যুদ্ধ তীব্র আকার ধারণ করায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রায় বারো হাজার মানুষ আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে কুন্দুজ নগরীর শহরতলিতে সরকারি সেনারা তালেবান হামলা প্রতিহত করার জন্য গোলাগুলি চালিয়ে যাচ্ছে প্রদেশের বিভিন্ন স্থানে সরকারি রাস্তার দুপাশে তাবু খাটিয়ে বাস্তুহারা মানুষের অবস্থা নিয়েছে উদাস্তে পরিণত হওয়া এইসব মানুষ খাদ্য ও অন্যান্য ত্রাণের অভাবে কষ্ট পাচ্ছে তালেবান এরই মধ্যে কুন্দুজ প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও রাজধানী শহর রক্ষা করার জন্য সরকারি সেনাবাহিনীর পাশাপাশি গণস্বেচ্ছাসেবী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি অবস্থানের বিরুদ্ধে হামলা শক্তিশালী করছে তালেবান বিদেশি দখলদার সেনারা আফগানিস্তান ত্যাগ করলে সশস্ত্র আন্দোলন বন্ধ করবে বলে গত দুই দশক ধরে তালেবান দাবি করে আসলেও বিদেশি সেনা প্রত্যাহার শুরু করার পর তারা গোটা আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যে লড়াই শুরু করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা বর্তমানে আফগানিস্তানের অর্ধেকেরও বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরও বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে গোটা দেশ দখলে নেওয়ার জন্য কোনো অভিপ্রায় নেই বলে তালেবান দাবি করলেও তাদের হামলার ধরন এ ব্যাপ্তি এর উল্টো চিত্রই তুলে ধরেছে সূত্রপাট স্টুডিও ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ব্যর্থ সফল হল না ভারতের ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সোমবার উড়িষ্যার উপকূল থেকে উৎক্ষেপণের কিছুক্ষণ তা পড়ে যায় অর্থাৎ যে প্রত্যাশা করা হয়েছিল তা পূরণ হয়নি খবর হিন্দুস্থান টাইমসের জানা গেছে উৎক্ষেপণের অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ে যায় কি কারণে ব্যর্থ হলো তা খতিয়ে দেখবে defence research and development organisation এবং ব্রহ্মস অ্যারোস্পেস কর্পোরেশনের একটি যৌথ দল এমনিতে ভারতের অন্যতম বর্ষাযোগ্য ক্ষেপণাস্ত্র হল ব্রহ্মস পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় যা খুব কম বারই সাফল্য লাভ করতে পারেনি ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে দুই সালে তৈরি হওয়া এই ব্রহ্মস মিসাইল ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল এবার সেটিকেই নতুন প্রযুক্তিতে আরও শক্তিশালী করে তোলা হয়েছে আগে তিনশো কিলোমিটার কম দূরত্বের লক্ষ্য নিশানা হানত আপাতত সেই ক্ষেপণাস্ত্র চারশো পঞ্চাশ কিলোমিটারের দূরের লক্ষ্যে নিশানা হানতে পারে সেই সাথে সুপারসনিক গতিতে লক্ষ্যের দিকে ধেয়ে যায় সূচির বিরুদ্ধে আদালতে নতুন চার অভিযোগ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অংশান সুচির বিরুদ্ধে আরও চারটি অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালের একটি আদালতে অভিযোগগুলো দায়ের করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী এদিকে সংঘাতপূর্ণ দেশটিতে দ্বন্দ্বমান পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ খবর আল জাজিরা নতুন এই অভিযোগগুলোর বিষয়ে সুচির আইনজীবীরা বিস্তারিত তথ্য পাননি শুধু জানা গেছে সেগুলো দুর্নীতি সংক্রান্ত এবং এর মধ্যে দুটিতে সুচি সরকারের সাবেক মন্ত্রী মিন থেকেও অভিযুক্ত করা হয়েছে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানান সুচির আইনজীবী মিনশিন সো তিনি বলেন অভিযোগগুলো দুর্নীতি সংক্রান্ত আমরা জানি না তারা কেন মামলাগুলো করলো অথবা সুনির্দিষ্ট কারণেই বা কি আমরা বিষয়গুলো খতিয়ে দেখব নতুন মামলাগুলোর ফলে সূচিকে দেশটির তিনটি ভিন্ন শহরের আদালতে মোকাবেলা করতে হতে পারে সামরিক অভ্যুত্থানের পর চলতি বছরের এক ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হন সূচি এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি রেডিও আমদানি ও সংরক্ষণ এবং করোনা ভাইরাস প্রোটোকল ভাঙ্গার অভিযোগ আনা হয় এছাড়াও ইয়াংগুনের একটি আদালতে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভাঙ্গার অভিযোগ আনা হয় এ অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ চোদ্দ বছরের সাজা হতে পারে তবে সবগুলোই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তার আইনজীবীরা এদিকে নতুন করে আনা অভিযোগের বিষয়ে মুখ খোলেনি বর্তমান দেশটির ক্ষমতায় থাকা সেনাবাহিনীও সোমবার সেনাবাহিনীর একজন মুখপাত্র শুধু বলেছেন টেস্ট কাউন্সিলের পদটি সৃজনের সময় সূচি সংবিধান লঙ্ঘন করেছে তুরস্কের আকিনজি সশস্ত্র ড্রোনের উড্ডয়নে নতুন রেকর্ড তুরস্কের বাইরাকাতার অকিনজি সশস্ত্র ড্রোন সম্প্রতি উড্ডয়নের এক নতুন রেকর্ড তৈরি করেছে গত বৃহস্পতিবার ড্রোনটি আটত্রিশ হাজার উনচল্লিশ ফুট উঁচু দিয়ে একটানা পঁচিশ ঘন্টা ছয়চল্লিশ মিনিট উড়ে এই রেকর্ড তৈরি করেছে নির্মাতা প্রতিষ্ঠান বাইকার ডিফেন্স জানিয়েছে তুরস্কের সরকারি প্রতিরক্ষা শিল্প দপ্তরের পরিচালনায় বিশেষ এক প্রজেক্ট ফসল আকিনজি ড্রোন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রোনের নতুন এই পরীক্ষা করা হয় পরীক্ষায় ড্রোনটি সাত হাজার পাঁচশো সাত কিলোমিটার পথ উড্ডয়ন করে এবং আটশো সত্তরটি বস্তুতে হামলা সূত্র ইয়ানি সাফল অলিকে সরিয়ে দেওবাকে নেপালের প্রধানমন্ত্রী করার নির্দেশ সুপ্রিম কোর্টের দুই হাজার সাল থেকে নেপালের রাজনৈতিক পরিস্থিতি টালমাটালভাবে চলছিল আর এবার সেই পরিস্থিতি আরও বিপর্যস্ত হয়ে পড়ল সব রকম চেষ্টা সত্ত্বেও আরও ক্ষমতা ধরে রাখতে পারলেন না কেপি শর্মা অলি পাঁচ মাসে দ্বিতীয়বার ভেঙে দেওয়া সংসদ পূর্ণ গঠনের নির্দেশ দিল নেপালের শীর্ষ আদালত সোমবার নেপালের সুপ্রিম কোর্ট অলিকে সরিয়ে দুদিনের মধ্যে তার জায়গায় নেপাল কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার করার নির্দেশ দিয়েছে আর এই নির্দেশ দিয়েছে পাঁচ বিচারপতি বেঞ্চ নেপাল সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি চলেন্দ্র শামশের রানা শামশের রানা এছাড়াও চার সিনিয়র বিচারপতিও ছিলেন বিচারপতি দীপদ কুমার কর্কি বিচারপতি মীর খাদেকা বিচারপতি ঈশ্বর প্রসাদ খাতিওড়া এবং বিচারপতি ডক্টর আনন্দমোহন ভট্টরিয়া উল্লেখ্য যে আস্থা ভোটের পর গত বাইশে মে প্রধানমন্ত্রীর সুপারিশ মেনে সংসদের দুইশো সদস্যদের নিম্নকক্ষ ভেঙে দেন সে দেশের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী সেই সাথে আগামী বারো এবং উনিশে নভেম্বর অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন তিনি রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারপরই শীর্ষ আদালতে তিরিশটি হলফনামা জমা পড়ে তার মধ্যে একটি হলফনামা দায়ের করেছে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট গত বিশে ডিসেম্বরের মাসে একইভাবে অলির সুপারিশ সংসদের নিম্ন কক্ষ ভেঙে দিয়ে অন্তর্বর্তী নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন বিদ্যা দেবী সেবারও ফেব্রুয়ারি মাসে নিম্ন কক্ষ পূর্ণবহলের নির্দেশ দেয় নেপালের শীর্ষ আদালত সূত্র পূবের কলম মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করে তাড়ানো নিয়ে যা জানালো চীন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজকে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে চীনের সামরিক বাহিনী যুদ্ধ জাহাজটি দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চীনের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছে শি জিনপিং এর সামরিক বাহিনী সোমবার এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে চীনের পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে চীনা যুদ্ধজাহাজ ইউএসএস বেনফল্ট পার্সেল দ্বীপপুঞ্জের পানি সীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল সেখানে প্রবেশের জন্য চীন সরকারের কোনো অনুমতি নেয়নি মার্কিন জাহাজ কারণ চীনের পানি সীমা লঙ্ঘন করেছে ওই মার্কিন যুদ্ধ জাহাজ একই সঙ্গে উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন দেশটি দাবি করেছে দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধ জাহাজের অবৈধ প্রবেশ করে আমেরিকা সরাসরি তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে যদিও মার্কিন নৌবাহিনীর সপ্তম বহর চীনের এমন দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা করার কথা ঘোষণা করল আফগানিস্তান আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে সোমবার ভোর রাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয় তালেবান গোয়েন্দা প্রধানের নাম কারি সাকাশি বলে উল্লেখ করা যায় যার জেহাদি নাম ছিল জালালি বিবৃতিতে বলা হয় লগার প্রদেশে আফগান বিশেষ পুলিশ বাহিনীর এক বিশেষ অভিযানে তালেবান গোয়েন্দা প্রধান নিহত হয়েছে এ সময় জালালির দুজন সহযোগীকে থেকে আটক এবং বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় লগার প্রদেশে মোহাম্মদ আগাহি গ্রামে এ অভিযান চালানো হয় বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে তালেবান গোয়েন্দা প্রধান দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কাবুল প্রদেশে সন্ত্রাসী অভিযানের সঙ্গে জড়িত ছিল উনিশশো থেকে দুই সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান দুই সালে শেষ দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে তালেবান শাসনের পতন হয় এরপর দেশব্যাপী ব্রাক বিদ্রোহী তৎপরতা শুরু করে তালেবান এবং তারা দাবি করে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তাদের এ বিদ্রোহ কিন্তু গত সপ্তাহ থেকে যখন আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়েছে তখন তালেবান সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের হামলার জোরদার করেছে বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরো বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে গোটা প্রদেশ দখলে নেওয়ার কোনো অভিপ্রায় নেই বলেই তালেবান দাবি করলেও তাদের হামলার ধরন ও ব্যাপ্তি এর উল্টো চিত্রই তুলে ধরেছে সূত্রপাট স্টোরে